আল্লাহ বললেন খবরদার নিরাশ হবি না যত অন্যায় হোক যত পাপ হোক যত হোক যায় নামাজটা বিছিয়ে দেন করে পড়ে চোখের পানি ছেড়ে দেন ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুণা মাফ করে দিতে পারে কে বিশ্ব নেই বলেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই প্রতিদিন আমি বিশ্ব নবী আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্ব নবী 70 বারের বেশি তওবা করি ইস্তিগফার পড়ি কয়বার কয়বার আকসার মিন 70 মাররা more than 70 times in a day একদিনে সত্তর বারেরও বেশি এই নবীর কোন গুণা নাই গুণা আছে কথা বলেন কথা বলেন বিশ্ব নবীর কোন গুণা আছে ওনার কোন পাপ নাই পঙ্কিলত নাই নিষ্পাপ একজন মহামানব একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনিও প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা করতেন তাহলে আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাই আমাদের করা দরকার কয়বার কয়বার হ্যাঁ হ্যাঁ আহা রাব্বুল আলামিন বললেন গোলাম যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই আল্লাহ বললেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবা আমার কাজ হলো গুনাহ maaf করা তওবা কবুল করা শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা আল্লাহ বলে আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা আল্লাহ বলেন তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাওবা তাওবা মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া বিষ্ণু বলেন দুই ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোটা এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে ওই চোখের পানি চোখবে নাকের পে জমিনে পড়ার আগে ওই গুনাগার বান্দারে মাফ করে দেয় কে সৈয়দনা আদম ভুল করলেন আমরাও ভুল করি সৈয়দনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে সৈয়দনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও ক্ষমা করে দিব সৈয়দনা আদম পড়তে আরম্ভ করলেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি তুমি যদি মাফ না করো মাফ করার কেউ নাই ঠিক আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে এই জন্য সাইয়েদানা আজম আলাহ ইসলাম যা করলেন ওই পদ্ধতিতে আমাদেরও তওবার দরকার আছে না নাই কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে শুনবেন শুনবেন এক নাম্বার শর্ত হচ্ছে একনোলেজমেন্ট স্বীকারোক্তি you have to acknowledge what you have done from sin কি কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন আল্লাহ আমি আকাশের নিচে এই জমিনের আমার চেয়ে বড় পাপি কেউ না আমি সবচেয়ে বড় পাপি আমি নরপিশাচ আমি নাদান আমি মূর্খ আমি নালায় চিল্লা এখন ঠিক এইভাবে নিজেরা ছোট করেন আর স্বীকার জানাল্লাহ আমি পাপি আমার চাইতে বড় পাপি কেউ নাই আমরা সবাই পাপি আমাদের চোদ্দ গোষ্ঠী পাপি জোরে কন্টি কিরা সবাই পাপি সব আমরা পাপ করেছি আল্লাহ আমার চেয়ে বড় পাপি কেউ নাই এভাবে স্বীকার করেন আল্লাহ আমি এই পাপ পেয়েছি আমি নামাজ আমি মিথ্যা সাক্ষী দিয়েছি প্রতিবেশীর উপর জুলুম করেছি অন্যায় করেছি খারাপ আচরণ করেছি একটার পর একটা শিকার জানে এগুলো শিকার গেলে খুশি হয় কে দুই নাম্বার শর্ত অনুতপ্ত হওয়া repentant you have to be repent repentant what you have done from sins আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি নত হন আর আল্লাহ রে বলেন আল্লাহ আমি অনুতপ্ত আর জীবনে করব না তিন নম্বর শর্ত হচ্ছে stop stop what you have done from sins যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন অনেকে কয় না এগুলো কইরা যাই পরে কদরের রাতে মাফ চাবে আছে না নাই আছে না নাই ও যে কদর পাবে কোনো গ্যারান্টি আছে কথা বলেন আরে কদর তো অনেক দূরে আরো একদিন যে বাঁচবে কোনো গ্যারান্টি গ্যারান্টি কথা কন শ্বাস যেটা ভিতরে ঢুকালাম ব্রেস ইন এই ব্রেস আউট শ্বাসটা বের করতে পারবো কোনো গ্যারান্টি গ্যারান্টি আছে আছে লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন সেকেন্ড আগেও আসে না সেকেন্ড পরেও আসে না সেটার নাম হচ্ছে মরণ চিল্লায় বলেন ঠিক তার মানে আপনাকে মানে থেমে যেতে হবে থামেন থামেন অনেক হয়েছে আন্না stop stop what you have done from sins চার নাম্বার হচ্ছে to hate what you have done যা আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করে সুদ খেয়েছেন অনুতপ্ত হয়েছেন স্বীকার করেছেন থেমেছেন এবার এটা ঘৃণা করেন অন্তর থেকে মন দিয়ে ঘৃণা করে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে to determine that you never repeat sin in your life আপনি আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন আর বলেন আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই কাজ আমি আর করবো না এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা খোলা টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন বছরের তিনশো দিন তবার দরজা খোলা আছে না নাই নাই শুধু দুইটা সময় তবার রাস্তা বন্ধ করে দেয় কে এক নম্বরে বাদ আল মালাকুল মাউত যখন চলে আসে রুহু নেয়ার জন্য যখন টানাটানি করে মালাকুল মাউতের চেহারা যখন মুমূর্ষ রোগীটা দেখে ফেলে মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেলে তখন তো আবার রাস্তা ব্লক করে দেয় কি তখন আবার আল্লাহর কাছে করলে এটা কবুল হবে আজীবন চান্স পাইছে করে নাই মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না ওটা ব্লক ওটা বন্ধ করে দেয় কে ফেরাউনও যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে তখন ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মিনাল মুসলিম কয় আমি মুসলমান মুসলমান দেখছেন কত ভালো মানুষ ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি কথা বলে কথা বলে তখন বলে আমি মুসলমান তখন আর বাঁচার উপায় নাই আল্লাহ বলে না এখন করলে তো হবে না তোমার সময় শেষ কারণ তাকে যখন সৈয়দ মুসা আলি ইসলাম জাকাতের কথা বললো সে বললো আমি জাকাত দিব না সৈয়দনা মুসা বললেন আজাবের অপেক্ষা কর আল্লাহ আজাব পাঠালেন কারণকে সহ কারণের সব সম্পদ সহ আল্লাহ জামিনে দাবিয়ে দিতে লাগবে কারণ যেতে লাগবে হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত আমি মুসলমান মুসলমান কি কয় কি কয় একই সিস্টেম ফেরাউনের সিস্টেম আমি মুসলমান মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমার বাসা এতক্ষণ জাকাতি দেন এখন সব দিয়া ফেলায় কত বড় টাকা তার মানে একেবারে ফাইনাল স্টেজে মানে যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোনো লাভ হবে লাভ হবে কথা কন কন এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন ওই তওবা কবুল করে নেবে কে নেবে কে দুই নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে কেমতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠা শুরু করে দিবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তবা করি ওই তবা কবুল করবে কে আল্লাহর উপর ভরসা আছে হ্যাঁ হ্যাঁ মৌলবী বাজারের ভাইয়েরা ভাইয়েরা সব মৌলবী মানুষ মানুষ হ্যাঁ আল্লাহর উপর ভরসা হয় আল্লাহরে মায়া লাগে আল্লাহরে ভালো লাগে ভালো আল্লাহর যে ভালো লাগে এটাও কইতে পারে না কষ্ট হয় জি হয় কইছে একজন একজন আল্লাহরে ভালো লাগে ঠিক না সবাই বলেন জি হয় আল্লাহরে ভালো লাগে লাগে জি হয় তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ প্রাণ থেকে ডাক দেন পড়েন আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি ব্লেসিংস রহমত আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই আল্লাহ ডেকে বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই আল্লাহ এমন এক আল্লাহ মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর ডাকেন আল্লাহ আছে না নাই আপনিও ঘুমান আপনার আল্লাহও যদি ঘুমায় তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহর ডাকবেন আল্লাহ ডাকে সাড়া দিতে পারবে না ঠিক কিনা কিন্তু এই জন্য আল্লাহ ঘুমায় ঘুমাই না আমরা ঘুমিয়ে পড়ি আল্লাহ ঘুমায় না কারণ উনি যদি ঘুমিয়ে যায় আমার যদি ঘুম ভেঙে যায় আমার কিছু লাগলে দিবে কে উনি ছাড়া দেওয়ার কেউ নাই সাইদারা আল্লাহর একটা প্রশ্ন করছেন আল্লাহ আপনার কি ঘুমে ধরে জিজ্ঞেস করলেন আল্লাহ সারাদিন আমি ছাগল চড়াই কি চড়াতেন আপনারা ছাগল চড়ানি চড়াননি হ্যাঁ হ্যাঁ ছাগল চড়ানো সুন্না পাল্লে চড়াবেন চড়াবেন বর্ণনা পৃথিবীতে এমন নবী যে নবী ছাগল চড়ায় নাই চড়ায় নাই বললেন আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু বললেন হ্যাঁ আমিও তো হ্যাঁ, মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময় আল্লাহু আকবার সৈয়দনা ছাগল চড়ি আমি ক্লান্ত হয়ে যাই রাত্রিবেলা ঘুম আমার উপরে আপনি সারা গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা উনি ভাবছে আমগো যেমনি ঘুম ধরে আল্লাহর ধরে টরে কিনা আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সৈয়দনা মুসা আলাইহিস সালামকে বললেন দুইটা গ্লাস নাও পানি ভর্তি গ্লাস গ্লাস আর এই গ্লাসের ভেতরে পানি নাও নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে আর আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা আপনি পানি নিতে বললেন আল্লাহ বললেন নো কোনো কথা বলা যাবে না যা বলেছি তা করো তো সাইদান মুসা আলাহিসাল্লামকে বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন তুই মুসারে ধর ধর ঘুমরা কি বললেন কি বললেন মুসাল্লাহিসাল্লামকে ধরো ঘুম যে সাইদান ধরলেন উনি আর থাকতে আল্লাহ বললেন এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে মানে আর দাঁড়িয়ে থাকতে পারে না ঘুমের ধাক্কায় পড়ে যায় হাতের গ্লাস গুলো জামিনে পড়ে খান খান হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় পানিগুলো পড়ে যায় গ্লাস গুলো ভেঙে যায় আল্লাহ মুসাল্লাহ ইসলামকে ডেকে বললেন বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে ক্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা কার ক্ষমার দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিনার জুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে চাও রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি দিয়ে দেবো সুবহানাল্লাহ পড়ে আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই ঘুমাই আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত উনি ডাকছেন কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই কথা বলেন কথা বলেন এজন্য শেষ সাথে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে না তাহাজুদ যারা পড়বে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে আল্লাহ ডেকে বললেন গোলাম গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না আমি হলাম the nourisher the cherisher the sustainer of this multi dimensional universe 24/7 যখনই যাবে যখনই আল্লাহ বলে আমরা ডাকবো এটাকে সারা দেওয়ার তিনি আছেন নাই এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব অনেকে বলে না আজকে অন্যায় করেছি আজকে না কালকে মাফ চাবো এই বছর করছি আগামী বছর মাফ চাবো এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর কাবাগর ধরে মাফ চাবো এরকম আছে না নাই আপনি যে কাবাগর পর্যন্ত পৌঁছতে পারবেন গ্যারান্টি আছে না দেরি করা ঠিক না কয়েকটা কাজে দেরি করতে বিশ্বনবী নিষেধ এক নাম্বার সলাতু তুফি ওয়াক্তিহা নামাজের সময় হলে নামাজ পড়ে নেয় দেরি করা যাবে সালাদ প্রতিষ্ঠায় দেরি করা যায় সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম ঠিক কি না ঠিক কি না সালাতের সময় হবে তো সালাত করবেন মাইয়ের কেউ মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবেন ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের ব্যবস্থা করবেন ঋণই আপনি হাতে অর্থ এসেছে সাথে সাথে ঋণ দিবেন এগুলোতে দেরি করা যাবে পাঁচ নাম্বার হচ্ছে পাপ হয়েছে কোনো দেরি নয় কালকে নয় সকালে করেছি রাতে নয় যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব কার কাছে চোখের পানি ছেড়ে দেন ছেড়ে দেন আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে কথা কন কথা কন মৌলবী বাজারে এগুলা নাই এগুলা নাই আছে আছে মনে করে যে পিসাই বুজুরের হাতে হাত রেখে রেখে তবা হবে ইমাম সাহেবকে লাগবে বড় হুজুরের লাগবে হুজুর আসতে না পারলে মনে হয় তবা হবে না এরকম চিন্তা ভাবনা করার সুযোগ আছে না আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন কাউরে লাগবে না চোখের পানি ছাড়েন আল্লাহরে ওয়াদা দেন আল্লাহ আর করবে না আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা করবে কে উনি হচ্ছেন প্রতিনিয়ত ক্ষমা চান যতবার অন্যায় হবে ক্ষমা চান বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার কয়বার চিল্লায় বলেন বলেন সত্তর বারেরও বেশি আকসার মিন সাবে আইন আমার সত্তর বারেরও বেশি নই পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন পড়তেন আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আর বিশ্বনবী বলতেন মান ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফার পড়বে সে যদি কোনো বিপদে আটকে যায় বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে না আমাদের বড় পীর সাহেব না আপনাদের এখানে শাহজালাল ইয়ামানির মাজার আছে তো উনি উদ্ধার করে এলাকার লোকদেরকে হ্যাঁ হ্যাঁ উদ্ধার করে কে কে বাঁচাতে পারে কে কে তরাতে পারে কে কে সুস্থ রাখতে পারে কে কে সফলতা দান করতে পারে কে জান্নাত দিতে পারে কে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না এমনকি বিশ্বনবীও কিছু করতে পারে না ঠিক কিনা ঠিক কিনা বিশ্বনবীর কাছেও চাওয়া যায় না কারণ বিশ্বনবী নিজেও চাইতেন কার কাছে কার কাছে বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই চিল্লায় বলেন তিনি কে এজন্য বিশ্বনবী বলতেন যারা এই সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকবে তারা প্রথম মতো আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে বিপদে বললেই মুক্তি বিপদে পড়বেন আপনার বিপদ মুক্ত করে দিবে টেনশন মুক্ত করে দিবে আমাদের সমাজে টেনশন আছে না নাই মৌলবী বাজারে মাসাল্লাহ এগুলো নাই হ্যাঁ হ্যাঁ কি টেনশন বলেন বলেন কিসের এত টেনশন আপনাদের সবার চেহারা কত সুন্দর কি হাসি খুশি হ্যাঁ খেয়ে সবাই সবাই কিসের টেনশন টেনশন বলেন বলেন কিসের কিসের জীবনের টেনশন মরণের টেনশন ক্যারিয়ারের টেনশন বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসলে নাই এই এলাকায় এগুলো নাই এগুলো নাই তার মানে টেনশনের মানে শেষ নাই রাস্তায় বেরিয়েছে যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা আছে না নাই নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারে কে আগে যাবে কে পরে যাবে কোন সিরিয়াল নাই মুরব্বীরা বেঁচে থাকে মাঝে মাঝে যুবকরা মরে যায় মরে যায় হাসপাতালে রুগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় মরে যায় কথা কন কথা কন নাকি মৌলভী বাজারে ডাক্তার ডাক্তার মরে না মরে না হ্যাঁ হ্যাঁ এলাকার ডাক্তার মরে না মরে না মরে মরে কে যে কখন চলে যাবে কোনো হদিস নাই এই যে এত জীবনের টেনশন টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে এই টেনশন মুক্ত করে দিবে কে যদি সব সময় ইস্তেগফার পড়েন বিপদ মুক্ত করবে আল্লাহ টেনশন মুক্ত করবে ওয়ায়ার সুফু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই সুবহানাল্লাহ পড়বেন না আবার বিষ্ণু বললেন সব সময় যারা ইস্তেগফার পড়বে আল্লাহর কোন আজাব তাদের উপর আসবে না পড়েন আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ বললেন যতক্ষণ আমার বান্দাগুলো আমার গুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমার বান্দার উপরে আমার কোনো আজাব পতিত হবে না সবসময় আজাব মুক্ত থাকবেন বিপদ মুক্ত থাকবেন কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি পড়তে হবে পাঁচ নম্বর ইস্তেকফারের ফজিলত হচ্ছে বেশি বেশি ইস্তেকফার করলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কি বানাই দিবে মানে এমন ব্যক্তি মানে আপনি হয়ে যাবেন আপনি হাত তুলতে দেরি ওই দোয়া কবুল হতে দেরি হবে সুবহানাল্লাহ পড়বেন না মুস্তাজাবুদ দাওয়া হতে মন যায় কার কার মনে যায় সবার মনে চায় সবাইকে তুমি মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করো আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন শুনেছেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন হাম্বালি মাঝাবের অনেক বড় ইমাম উনি উনি একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কম্পাইলেশনটা নিজে করেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বাল হাজারের মতো হাদিস আছে ওই কিতাবে তিনি তার শেষ জীবনটা সফর করে করে দেশ থেকে দেশ দেশান্তরে ছুটি বেরিয়েছে তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন লম্বা সফরে ওনার জীবনী থেকে নেয়া ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকে এত কুয়াশা এত ঠান্ডা এত স্নো পড়ছে উনি ভাবলেন এক কাজ করি এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি ফজর বাদ আমি সফরে বেরোবো আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ি কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে মসজিদের দারোয়ান ওনারে মসজিদে থাকতে দেয় না উনি বললেন বাবা আমি ফজরের সালাতে এই মসজিদে পড়ব নিয়ত করেছি আমি ফজরের মুসল্লি রাতটা তুমি কাটাতে দাও আমি সকাল হতে না হতেই চলে যা চলে যা কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না ছোট বান্ধব সে বললো বেরোন বেরোন মসজিদে থাকা যাবে না বের হয়ে যা বের হয়ে যা কারণ কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মহাদ্দিস এত বড় আলমে দিন দারোয়ান ওনাকে চিনেনি চিনেনি উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন আর শীতে কাঁপতে লাগলেন হঠাৎ দেখলেন একটা বাজার আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায় কি বানায় কি বানায় কি বানায় ওই বসে বিশ্রাম নেই আপনি আগুন পোহালে আমার ক্ষতি ক্ষতি করবেন না কি ভদ্র যুবক যুবক সাইদান ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ করলেন বসলেন আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন আর দেখলেন দেখলেন এ খাব্বাজ রুটি দোকানদারের মালিক মালিক যুবক রুটি বিক্রেতা রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তা কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তা রুটি বানায় পড়ে আস্তা গফিরুল্লাহ খামির বানায় পড়ে আস্তা গফিরুল্লাহ চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তা গফিরুল্লাহ শুধু আস্তা গফিরুল্লাহ কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে পড়ে শুধু এটাই শুধু এটাই ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত জিজ্ঞেস করলেন ইয়া সাহেব মালাক দাইমান তাকরাউন আস্তাগফিরুল্লাহ হে যুবক ঘটনা কি আসার পর থেকে খালি দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন কেন যুবক বলে ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি কি পেয়েছো জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে আমি যা চাই তাই পাই যা দোয়া করি তাই কব সুবহানাল্লাহ কবেন না ইমাম আহমদ ইবনে তো অবাক বলে কি এই ছেলে আমি এত বড় মুহাদ্দিস আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই আমিও তো না কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন আনতা মুস্তাজাবুদ দাওয়া তুমি কিভাবে এটা সম্ভব কেমন করে হলে শব্দ তোমার কবুল হয়েছে সে বলল হ্যাঁ, হ্যাঁ। আমি জীবনে যা চেয়েছি আমার শব্দ আল্লাহ কবুল করে নিয়েছে তবে তবে একটা দোয়া ছাড়া কয়টা কয়টা কথা বলেন কথা বলেন এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল বেড়ে গেল সব দোয়া কবুল হয়েছে আবার একটা কবুল হয় না এটা কেমন কেমন কথা উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন ইয়া সাপ সাপ আইয়ো দোয়া ইনজালিক ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না এবার যুবক বলতে আরম্ভ করলো আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস ওনার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি আল্লাহ তুমি কবুল করো এই দোয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না আমার এই দোয়াটা কবুল হয় নাই বাকি সব দোয়া কবুল হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে বললেন ইয়া সাহেব তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে আনা আহমদ ইবনে হাম্বাল হাম্বাল আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস দাহার দাহার আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই আমারে তোমার দরবারে নিয়ে এসেছে আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস দাহার এ যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আমি সেই ব্যক্তি এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না পারে না চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সৈয়দনা ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালে চুমু খায় আর বলে ইমাম আপনি ঠিকই বলেছেন আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিল সব সময় যদি এভাবে ইস্তেকফারের সাথে লেগে থাকা যায় ইস্তেকফারের আমলটা যদি করা যায় এখানে এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজাবুজ দাওয়া হয়ে যাবে মুস্তাজাবুদ দাওয়ার কিছু শর্ত আছে হালাল ঢুকাইতে হবে ভিতরে কি ঢুকাইতে হবে হারাম দিয়ে যদি জান্নাতা জাসাদুন হারাম খেয়ে হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয় ওই দেহ কশিন কালো জান্নাতে ঢুকবে না লা ইয়াকবালু ইল্লা আবার আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভী বাজারে সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন আল্লাহর কাছে এটার কোনো দাম নাই কথা কন কথা কন আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই বাজার করে যাচ্ছিলেন পাঁচ টাকার একটা খুচরা নোট দান করেছেন এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন আর হারাম উপার্জন থেকে দশ কোটি টাকার মসজিদ বানালো আপনার আমল নামে কিছুই যুক্ত হবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য সবসময় হালাল খাইতে রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা খেয়াল রাখবেন হালাল হালাল এটা নয় হালাল হালাল এটা কল্যাণকর হালাল হালাল এটা পবিত্র হালাল হালাল এটা স্বাস্থ্যকর হালাল যেটা এটা পরিবেশ এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেইনটেইন করব কি আমরা এই হালাল হারামেও ভাগ করি ভাগ করি কি করি কি করি অনেক লোক আছে এই লোকেরা যদি আপনি শুকরের গোস্ত ভাইজা দেন সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান মুসলমান ভাই শুকরের গোস্ত খান খাবে খাবে কথা কন কথা কন কেন খায় না খায় না কারণ এটা কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোস্ত খায় না ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে চিল্লা এখন ঠিক কিনা তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা সুবিধাজনক হারাম নেই হারাম খাই ওইটাতে আপত্তি নাই কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই চিল্লা এখন ঠিক কিনা খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে খুঁজে ফুড হালাল ফুড খুঁজে খুঁজে কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করে না টেবিলের নিচ দিয়েও নেয় উপর দিয়েও নেয় আবার পারলে বন্দুক ঠেকাইয়াও নেয় আছে না নাই মৌলবী বাজারে মাসাল্লাহ এগুলো নাই এগুলো নাই কি আছে আছে আল্লাহ হেফাজত করো করো তাহলে বুঝলাম হালালে বরকত হারামে কোনো বরকত আছে কথা বলেন আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম হারাম কুকুর খাওয়া গরু হালাল কুকুর হারা আচ্ছা, আচ্ছা দেখেন প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে বিয়ের অনুষ্ঠান গুলোতে যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোস্ত জবাই হয় না কুকুরের কুকুর জবাই হয় গরু জবাই হয় কুকুর জবাই হয় না কুকুর বেঁচে গেল আর গরু মল্ল ঠিক কিনা ঠিক কিনা আচ্ছা বছরে যে বাচ্চা দেয় গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি গাভী বছরে দেয় কয়টা কয়টা কুকুর দেয় কয়টা কয়টা হ্যাঁ পাঁচটা সাতটা কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের দাদা আসছে আসছে দিচ্ছে আর দিচ্ছে আর তো গরু আমরা খাইলাম বেশি কুকুর খাইলাম না গরু বাচ্চা দিলেও কম কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি কারণ কি কারণ এটা হালাল হালাল বরকত ঢুকাই দিছে কে বরকত বিশ্বাস করেন হ্যাঁ হ্যাঁ মুসলমানরা বরকতে বিশ্বাস করে দশ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম মাস শেষে কিচ্ছু থাকে না আরো ঋণ আরো ঋণ একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে পাঁচ লাখ আবার ব্যাংকের ঋণ আছে না নাই আর রিক্সাওয়ালার পুরা মাসে ইনকাম পাঁচ হাজার ওইটা দিয়া ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া দেয় ছেলে মেয়েদেরকে পড়ায় পড়ায় হ্যাঁ স্ত্রীকে হ্যাঁ, এটা সেটা কিনে দেয় আবার মাস শেষে চার পাঁচশো টাকা থাকে ওর পাঁচ হাজারের থেকে থাকে দুই তিনশো টাকা আর দশ লাখ থেকে এক টাকাও থাকে না আরো ঋণ কাঁধে নিয়ে এসে ঘুরে বেড়া হয় দিস ইজ কল্ড বারাকা এটাকে বারাকা বলে যেন বরকতে বিশ্বাস করতে হবে অল্পে তুষ্ট থাকতে হবে অল্প খান অল্প পড়েন অল্প জমান যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে কিন্তু সম্পদের পাহাড় ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সোনা দানা এফডিআর প্রাইস বন্ড সঞ্চয়পত্র একটার পর একটা টাকার পিছে যে আমরা ছুটছি এটা ইসলাম আমাদের শিখায় না আমরা বরকতে বিশ্বাস আমরা হালাল খাবো রাজি আছেন আর সব সময় পড়বো কি আস্তা গফিরুল্লাহ ইস্তেগফারের ফজিলত শুনে মনটা ভরছে আল্লাহর প্রতি আস্থা জেগেছে এবার প্রাণ ভরে পড়েন আস্তা গফিরুল্লাহ হৃদয় দিয়ে পড়েন আস্তা গফিরুল্লাহ মন থেকে আল্লাহর ডাকেন পড়েন আস্তা গফিরুল্লাহ আবার নাই বললেন যে পড়বে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয় এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও মাফ করে দিবে কে ইন্নি জলামতু নাফসি আল্লাহ আমি জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম মানে লিডার অফ দা অল ইস্তিগফারস মুখস্থ আছে অনেকের অনেকের কার কার আছে দেখি আছে আছে মাশাআল্লাহ অনেকের আছে যাদের নাই তারা মুখস্থ করবেন গুগলে ঢুকবেন স্মার্টফোনের ভিতরে ঢুকবেন স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই বিপিএল এর খেলা খেলা আছে না নাই আছে না নাই এই খেলা দেখা ওই নাচানাচি ওই ফেসবুকিং এগুলো নিয়ে ব্যস্ত এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল লেখাপড়া এখন কিছু নাই এখন পরীক্ষার হলো ফেসবুকিং করে আছে না নাই না এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়দুল ইস্তেগফার এই সাইয়দুল ইস্তেগফার লিখলে সাইয়দুল ইস্তেগফার বানান সহ চলে আসে মৌলভী বাজার ভাইরা এটা মুখস্থ করতে হবে বিষ্ণু বলেছেন কেউ যদি দিনের বেলা এই সাইয়দুল ইস্তেগফার পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি জান্নাতি এই সাইয়দুল ইস্তেগফার যদি কেউ রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তেগফার মুখস্থ না করে থাকা যায় কথা বলেন কথা বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা পড়েন আমিন চিল্লায় পড়েন আমিন তাহলে তাওবা ইস্তেগফার পাপ হইলেই এই তাওবা ইস্তেগফারের দরকার আছে না নাই প্রতিদিন কয়বার কয়বার কমসে কম 100 বার একশো বার ইস্তেগফার কয়বার পড়ব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাজারের ব্যাগ হাতে কিছু করার নাই কি পড়বেন কি পড়বেন আস্তাগফিরুল্লাহ চিল্লায় পড়েন কি পড়বেন বিষ্ণুই বলতেন জিব্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকিরিল্লাহ একটা মুহূর্ত যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে ঠিক কি না লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই যে জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে বিশ্বনবী কিন্তু এইভাবে জিকির করাতাম তো হুজুর আপনি করাইলেন কেন তালিমা শিখানোর জন্য অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে জন্য তো আলিমান মাঝে মাঝে আমরা করাই কিন্তু নিয়ম হচ্ছে এই গুলো আস্তে আস্তে করা কিভাবে আল্লাহ বলেন আল্লাহ বললেন আমার জিকির করো বিনয়ের সাথে ধীর চিত্তে আস্তে আস্তে চিল্লাফাল্লা করে নয় কার কথা কথা লাফালাফি করে নয় নয় কার কথা কথা ভদ্রভাবে মনে মনে একা একা যখন থাকেন নামাজের আগে পরে সব সময় জিব্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে কিন্তু লাফালাফির জিকির এই দেশে আসে না নাই আল্লাহর মেহরবানি মৌলভি বাজার এগুলো কম বোধ হয় তাই না তাই না আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফায় খালি আপনাদের কাছে দেখলে কেমন লাগে কেমন লাগে আমি এখন জিকিরের কথা কইতেছি কেউ যদি আইসে আমার ধরে হ্যাঁ হ্যাঁ এদিক থেকে যদি আমার কাঁধে ওঠে আমার মাইক যদি ধাক্কা মারে আমি দেবো দৌড় কথা কন কথা কন হ্যাঁ, হ্যাঁ? তো এইটা কেমন জিকির রে ভাই আমি জিকির করাচ্ছি আপনি লাফাচ্ছেন কেন বিষ্ণু এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন তাজবি পড়তেন কোন জিকির করার সময় এরকম এরকম জিকির করতেছেন সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে উপরে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় অথবা বিষ্ণুবী তাজবি পড়তেছেন জিকির করতেছেন সাহাবারা লাফাইতে লাফাইতে বিষ্ণুবীর কান্দে কান্দে আছে আছে তাহলে এগুলো করা যাবে করা যাবে আবার অনেক জায়গায় এমন জিকির করে হুই হাই হুই হাই হেই হো হেই হো আছে না নাই আছে না নাই হ্যাঁ হ্যাঁ ওই যে কয় বসেন বসেন বসেন না এগুলো ভুল এগুলো আমরা করবো না করবো না এগুলো আমরা আমরা করব না এই যেটা উচ্চারণ করলো এই কথাটা বলতেই পারি না কোথাও কোথাও বললেই আমি মা ফেলে ওই দু একজন উঠলে আমি উঠতে দেই না তো আমি বলি এই উঠলেন কেন বসেন বসেন তখন সবাই শুরু করে বসেন বসেন বসেন তো এরকম লাফালাফি করে জিকির করা এটা সুন্নাতে নাই আমরা ধীরস্থির ভাবে জিকির করব বিশ্বনবী বলেছেন আফদাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম আবার এটার নাম কালিমায়ে তাইয়্যিবা এটার নাম কি বিষ্ণুই বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ ইয়ামি ইয়াকিনের সাথে ঈমানের সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ তার জান্নাতের মালিক বানায়া দিবে কে আবার আল্লাহ বললেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস এটার নাম দিলেন আল্লাহ তাইবা এই নাম কি বলেন কি বলেন পবিত্র বাক্য এর চেয়ে পবিত্র আর হয় না আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এমন একটা দোয়া এমন একটা জিকির আপনি আমার শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনারা ডাকবো কে প্রশ্ন করলেন মোসা আলহ ইসলাম উত্তর উত্তর করেন কে প্রশ্ন করেছে কাকে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে আল্লাহ এমন জিকির শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ জানবে না আমি আপনারা ডাকবো এটা আল্লাহ বললেন মোসা তুমি পড়ো লা ইলাহা মোসা আলাহ বললেন আল্লাহ এটা কি কইলে কি কইলে আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি ডাকবো আর কেউ জানে না এটা তো সবাই জানে সবাই জানে এটা জাতীয় জিকির জিকির এটা আন্তর্জাতিক জিকির সবার মুখস্থ আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হয় না সবসময় লাইলাহা জিকির করতে রাজি আছেন আবার বিষ্ণুই বলছেন আহাব্বুল কালামি আলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি মৌলভীবাজারের ভাইয়েরা চিল্লা এখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি কয়টি জোরে বলেন কয়টি কয়টি এক হলো সুবহানাল্লাহ দুই হলো আলহামদুলিল্লাহ তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ চার হলো আল্লাহু আকবার এই চারটা কথা আল্লাহর কাছে প্রিয় পড়তে রাজি আছেন মনে থাকবে তো আবার সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাজ বলেন রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহ ফি ইয়ামিনিহি আমি বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিড়ার ভিতরে তাসবিহ পড়তে দেখেছি সুবহানাল্লাহ পড়েন আপনাদের ডান হাতে আছে সবার সবার ওঠান ওঠান দেখেন আমার এইভাবে এই তো সবার হাত দেখা গেছে এবার আঙ্গুলগুলো এরকম করেন আমার মতে এই যে এরকম এই এই এখানে এখানে নিয়ে নিয়ে শেষে বার এভাবে শুরু করবেন কারণ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে বিশ্বনবীকে আঙ্গুলের গিরার মধ্যে এভাবে আল্লাহ পড়তে দেখেছে এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে হাত নামান হাত নামান পড়েন না অনেকে ওটা জায়েজ প্রয়োজনে কিন্তু এটা বেশি সুন্নাহ সুন্নাহর কাছাকাছি কাছাকাছি নিজের আঙ্গুলের গিরায় করা বিশ্বনবী এভাবে করতে রাজি আছেন সবাই সবাই আল্লাহর জিকির করতে ভাল লাগে আল্লাহ বলে